নেবো পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি একটা কুচিয়ে রাখা টমেটো দিচ্ছি টমেটোটাকেও একদম নরম হওয়া পর্যন্ত ভাজবো তো দেখো টমেটোগুলো কিন্তু এখানে একদম নরম হয়ে এসেছে এবার আমি শুকনো মশলাগুলো অ্যাড করে দেবো নুন দিচ্ছি স্বাদ মতো হলুদ দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কা বাটা দিচ্ছি এক চামচ আদা বাটা দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ এবার অল্প অল্প জল দিয়ে মশলাটাকে এক দু মিনিটের জন্য এভাবে কষিয়ে নেবো মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি আড়াইশো গ্রাম মেটে মেটেটা দিয়ে তেল ছাড়া অবধি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো তো দেখো মেটেটা কিন্তু এখানে অনেকটা কষে এসেছে তেলটাও কিন্তু একেবারে ছেড়ে দিয়েছে ভেজে রাখা আলুগুলো এই স্টেজে অ্যাড করে দিচ্ছি হোমমেড গরম মশলা দেব এক চামচ পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব যতক্ষণ আলু আর মেটেটা একদম সেদ্ধ হয়ে আসছে সো গাইজ আমাদের আলু মেটের চচ্চড়ি কিন্তু একদম রেডি আলু আর মেটেটা খুব সুন্দরভাবে গলে গেছে